নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন আপনারা যারা সত্য অসত্য ধর্ম অধর্ম বিচার করে জীবনযাপন করছেন এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য কারণ এই ভিডিওর মাধ্যমে ভগবান মহর্ষি বাল্মীকির এমন কিছু বাণী শেয়ার করব যা আপনারা জানার পর অথবা দেখার পর জীবনে সঠিকভাবে চলার জ্ঞান লাভ করবেন ধর্ম অধর্ম বিচার করবেন ও সত্য অসত্য পথে সঠিকভাবে চলার জ্ঞান লাভ করবেন তাহলে চলুন ভিডিওটা ও বাণীটা শুনে নেওয়া যাক সর্বপ্রথম একটি রাজাকে নিয়ে বলি একজন রাজাকে সর্বদা উচ্চ বিচার বুদ্ধি সম্পূর্ণ চরিত্রের সাথে আদর্শবাদীও হওয়ার উচিত তবেই সে আসল প্রজাপালক হতে পারবে জননী আর জন্মভূমি হলেন স্বর্গের থেকে মহান জিনিস আপনার মধ্যে সাহসিকতা কাপুরসতা কিংবা দুশ্চিন্তা মনোভাব যদি থেকে থাকে তাহলে সেটা আপনার চরিত্রের মাধ্যমে স্পষ্ট বোঝা যাবে তোমার গর্ব অহংকার এবং কুটিলতা পরিত্যাগ করা উচিত আর তোমায় কখনোই অন্যের সমালোচনা নিয়ে চিন্তা করা উচিত নয় যেইভাবে পিঁপড়ে প্রত্যেক দিন একটু একটু করে মাটি খুঁড়ে নিজের বাসা বানায় ঠিক সেইভাবে কালচক্র সব প্রাণীদের জীবনকে প্রতিনিয়ত শেষ করতে থাকে উচ্চাকাঙ্ক্ষা দ্বারা পরিপূর্ণ মন সর্বদা খালি থাকে এই জন্য সেটা কখনোই কোথাও শান্ত হতে পারে না যেমনভাবে নিজের কোষ্টিন্ঠ থেকে বিচ্ছিন্ন হয়ে একটা হরিণ অশান্ত হয়ে পড়ে ঠিক সেরকম যদি আপনার সংকল্প দৃঢ় হয়ে থাকে তাহলে আপনি যে কোনো কাজে সাহায্য বানাতে পারেন সর্বদা খুশি পাবেন এটি কখনো সম্ভব নয় মন উচিত জিনিসকে প্রাপ্ত করার পরেও তাতেও সন্তুষ্ট হতে পারবে না যেমন একটা ছিদ্রযুক্ত পাত্রে যতই জল ঢালো হোক না কেন সেটা কখনোই ভরে ওঠে না ঠিক সেরকমই শক্তি পাওয়ার জন্য পরিশ্রম করো যেদিন মানুষ ভুল পথে চালিত হবে তারা কখনোই সত্যিকারে জ্ঞান প্রাপ্ত করতে পারবে না ক্রোধ সমস্ত ব্যক্তির ভালো গুণকে বিনাশ করে এই জন্য ক্রোধকে ত্যাগ করুন সহযোগিতা এবং সম্বন্ধীয় সর্বদা জয় হয় কারোর প্রতি খারাপ ভাবনা রাখার ফলে নিজের মনে আপনার থেকেও দুস্থিত হয়ে থাকে যেমন রাজার আচরণ হবে ঠিক তেমনি প্রজারও আচরণ হবে যেমন সাপ বিড়াল আর ধনুক সর্বদা ঝিনুকের আক্রমণ করে ঠিক তেমনি অসাধু ব্যক্তিও নম্রতা ভীষ্ম দুর্ধ থেকেও আনতে পারে সৎ মানুষ সর্বদা অন্য মানুষের দুঃখ থেকে বাঁচানোর জন্য কষ্ট সহ্য করে কিন্তু দুষ্টু প্রকৃতির মানুষ সর্বদা অন্যের দুঃখে ফেলার জন্যই বেঁচে থাকে কোনো প্রতিশ্রুতিকে ভঙ্গ করার মাধ্যমে করে ফেলা বাকি ভালো কাজগুলো মহত্ব নষ্ট হয়ে যায় মানুষের ভিতর যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সে বড় থেকে বড় কাজও সহজ বানিয়ে ফেলতে পারে ইচ্ছা শক্তি দ্বারা একজন ফকিরও রাজা হতে পারে ইচ্ছা শক্তি জীবনের শ্রেষ্ঠ শক্তি যদি আপনার চরিত্র ভালো না হয় তাহলে আপনি কখনোই মহান হতে পারবেন না মা বাবা সেবা করা সর্বদাই কল্যাণীয় ও কল্যাণকর কাজ নমস্কার বাণীটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে আসা নোটিফিকেশান বেলটি অলে সেট করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন ও কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান নমস্কার ধন্যবাদ